আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুরা কাউসার খুব খেয়াল করবেন কাউ সাও এখানে শুধুমাত্র জিব্বাটা উপরে উঠবে এই একটা এই দুইটা আয়াত একটু কঠিন এছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر বুঝতে পেরেছেন শুধুমাত্র উপর দিকে উপর দিকে জিব্বা চলে যাবে ক্যাল কাউ তাও উপর দিকে চলে ইন্না বোঝা গেছে সবাই বুঝতে পেরেছেন তো হ্যাঁ খুব খেয়াল করে ইন্না আ কাল الكوثر فصل لربك وانحر حر حر উপর দিকে চলে যাবে জিব্বার সম্পূর্ণ যাদের হবে না তারা এইভাবে ধরবে ওয়ান হার উপর দিকে চলে যাবে فصل لربك وانحر বুঝতে পেরেছেন সবাই হ্যাঁ ফাসল্লিলি ফা স স স এইভাবে যেন না হাসি মুখ যেন না থাকে তাহলে হবে ফাসাল্লিলি ফা স স স মুখ এইভাবে থাকবে খুব খেয়াল করেন হ্যাঁ ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر এই যে লাস্টের যে এগুলো আছে এই হরফগুলো শুধুমাত্র একটু কঠিন এছাড়া আলহামদুলিল্লাহ কাউ সাও এছাড়া কোনো সমস্যা নেই কেউ বলবেন না কাউ সার বলবেন না কাউ সাও সাও এখানে সা খুব খেয়াল করবেন হ্যাঁ فصل لربك وانحر إن شانئك هو الأبتر এখানে আবে তার জন্য না হয় আবে আবে তাড়াতাড়ি আবে তাও إن شانئك هو الأبتر ما شاء الله